হ্যালো আসসালামু আলাইকুম আজকের আমরা নতুন আবার একটু অঙ্ক নিয়ে আসলাম যে অঙ্কটি অনেক সহজ আবার কারো কাছে অনেক কঠিন হয়ে যায় যায় যে দেখুন অঙ্কটার ভিতরে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে যে একটার ভিতরে দুইটা অঙ্ক দিয়ে করছেন তো এটা আলাদা আলাদা একটা একটা আসে আবার মনে করেন এখানে দেখা গেছে যে একই সাথে দুইটা অঙ্কের ফর্মুলা দেওয়া হয়েছে তো চলুন আমরা দেখি অঙ্কটা কীরকম হবে দেখুন দেওয়া আছে a plus one by a সমান সমান টু হলে দেখাও যে যে square plus one by one by square সমান সমান a to the power four plus one by a to the power four তার মানে বলছে যে square plus one by a plus one by a সমান সমান টু মানে এটার মান যদি টু হয় তবে দেখাও যে square plus one by square এইটা যে মান হবে a to the power four plus one by a to the power four এটার না মানে দুইটার মান এক হইতে হবে তো দেখুন আমরা অঙ্কটা কীভাবে করবো দেওয়াস কি a plus one by a সমান সমান টু তো বাম পক্ষে আমরা এটা একটা পক্ষ ধরি এটা একটা পক্ষ ধরি তো আমরা বাম পক্ষ কী ধরছি দেখুন বাম পক্ষে ধরছি আমরা square plus one by square যেমন এইটা পুরোটাই ধরি আর এইটা পুরোটা বি ধরি তো a square plus b square সূত্র কি এ প্লাস বি হল square minus two a b তো এইটা এটা কাটা যায় আমরা এটা এটা কাটা দিই তো টু এ বি তো এটার মান কত দেখুন টু টু দেওয়া আছে আমরা নিচে দেওয়া আছে টু টু পরে square square minus two two তো অর্থাৎ দুই দুগুণে চার মাইনাস টু টু অর্থাৎ এর মান কত হচ্ছে এর মান হচ্ছে টু তো আমরা বাম পক্ষের মান পাইলাম কত টু তো এখন দেখি আমরা ডান পক্ষ দেখুন ডান পক্ষটা আমরা কি লিখব যে ডান পক্ষে কি আছে a to the power four plus one by a to the power four এটা হচ্ছে ডান পক্ষ তো একটা ভাঙ্গাইলেন দেখেন স্কোয়ার ভিতরে একটা দিয়ে আবার যেমন দুই দুগুণে চার চার হয় কিন্তু এ টু দি পাওয়ার ফোরই হয় আবার এটারও ভাঙ্গাইলাম স্কোয়ার দিলাম এবার এ স্কোয়ার আলাদা নিলাম তো স্কোয়ার এটা পুরোটা এই বৃত্তারে যে স্কোয়ার আছে এইটা সব এ ধরি আর এটা এ স্কোয়ার সব বি ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি উপরে কিন্তু আমরা এই সূত্রটা আলোচনা করছি যদিও তো দেখুন a plus b whole square a plus b a কি আমরা স্কোয়ার সহই ধরছি বি কি ওয়ান বাই স্কোয়ার সহ বি তো a plus b whole square minus two a b তো এইটার এইটা কাটা আছে তো ভিনিশ করে দিলাম এটা এটা তারপর আমরা দেখুন যে এটা কি করব যে এখানে দেখুন দেখছি কি টু এই টু কই পেলাম আমরা দেখুন এখানে লিখতে পারি যে বাম পক্ষের বাম পক্ষের মান বসিয়ে তো আমরা লিখতে পারি কি বাম পক্ষের মানটা বসাইছি বাম পক্ষে আমরা টু পাইছি এই টুটা এখানে বসাই দিলাম তো স্কোয়ার একটু অঙ্ক সহজ করার জন্য আর কি ছোটো করার জন্য অনেকে অন্যভাবেও করে অঙ্কটা যদিও আমাদের এটাও হবে সমস্যা নেই তো দেখুন তারপর কি লিখুন স্কোয়ার দুই দুগুণে চার মাইনাস টু তাহলে চার দিয়ে টু গেলে টু তবে এটার মান হচ্ছে টু দুই দুইটার মান টু আছে তবে এটা সমান এটা প্রমাণ দেখানো হলো যেটা সমান এটা আমরা দেখানো হলো তো এভাবে অঙ্কগুলো করতে হবে তো তাবা কারো যদি এভাবে অঙ্কটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন যে কিভাবে অঙ্কটা কোনখানে বুঝেন না এটা অবশ্যই আমাকে জানাবেন তো আর আমাদের এই অর্ধেক প্রতিদিন প্রতিদিন অঙ্ক দেখানো হবে তো আশা করি সবাই আমাদের সাথে যার যারা অঙ্কের প্রবলেম আছে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আমাদের এই এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন অঙ্ক দেওয়া হবে তো আল্লাহ হাফেজ আজকের এখানেই বিদায়